দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য নুন মিনিট পাঁচ ছয়েক হাই ফ্লেমে আমি পুঁই মিটুলিগুলো ভেজে নেব মিটুলি আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আজ আমি মিটুলির চচ্চড়ি করব একদম নিরামিষভাবে দিয়ে দিচ্ছি আরও এক চামচ তেল দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো সরু করে কাটা আলু দিয়ে দিলাম আন্দাজ মতো নুন হলুদ নুন হলুদ দিয়ে আলুটা একটু ভেজে নেব আলু প্রায় ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম একটা বড় সাইজের বেগুনের হাফ ছোট ছোট করে কেটে বেগুনটাও আলুর সাথে ভালো করে ভেজে নিতে হবে আলু বেগুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পুঁই মিটুলি পুঁইমিটুলির সাথে আলু বেগুন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার আমি দিয়ে দিচ্ছি কালো সর্ষে বাটা সর্ষে বাটা আমি এখানে দু চামচ দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো সর্ষেটা আমি শিলে বেটে নিয়েছি সামান্য নুন ও সামান্য হলুদ দিয়ে যাতে তেতো না হয়ে যায় আপনারা চাইলে এখানে সামান্য টমেটোও ব্যবহার করতে পারেন কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে আমি সর্ষের বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম আর খুব বেশি জল দেব না খুব অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দেব আলু বেগুন পুঁইমিটুলি সবই ভালো মতো ভাজা তাই বেশি জল দিলাম না দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা সবজি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে শুধু ঝোলটা একটু শুকিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর ওপর থেকে সামান্য একটু আটা ছড়িয়ে শুকনো করে নিতে পারেন ঝোলটা বা আমার মতো মিনিট দুয়েক অপেক্ষা করে ঝোলটা একটু গাঢ় করে নিলেই হবে তৈরি হয়ে গেল নিরামিষ পুঁইমিটলের চচ্চড়ি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন এই পুঁইমিটলের চচ্চড়ি